রাজনৈতিক স্থবিরতা নয় দলকে চাঙা রাখতে এবার মাঠ পর্যায়ের নেতৃত্ব ঢেলে সাজাবে আওয়ামী লীগ জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত সভার পর মাঠ সফর আর জেলা উপজেলায় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকারি দল চ্যানেল ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এসব জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল উল আনম হানিফ দুঃখিত মাহবুবুল উল মাহবুব উল আলম হানিফ কেন্দ্রের পর জেলা উপজেলার নেতৃত্বেও তরুণদের প্রাধান্য থাকবে বলে তিনি জানিয়েছেন কেরামতুল্লাহ বিপ্লবী রিপোর্ট চব্বিশে জুলাই জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের কেন্দ্রীয় নেতৃত্বে ব্যাপক রদবদল আনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কাউন্সিলেই আব্দুল জলিলকে সরিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দলের সাধারণ সম্পাদক করা হয় এসডিএম থেকে বাদ পড়েন আমির হোসেন আমু আব্দুল রাজ্জাক তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তের মতো প্রবীণ নেতারা বহুল আলোচিত এই কাউন্সিলে অনেক তৃণমূল নেতাকেই কেন্দ্রে তুলে এনেছেন শেখ হাসিনা রাজনৈতিক স্থবিরতা কাটাতে সেই ধারাবাহিকতা মাঠ পর্যায়েও বহাল রাখার কথা জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সরকারে আসি বলে আমাদের সাংগঠনিক কর্মকারী স্থবির থাকবে সেটার ভাবার কোনো কারণ নেই আমরা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে আমরা তৃণমূল পর্যায়ে থেকে দলকে গুছিয়ে আনতে চাই নতুন বছরের প্রথম থেকে শুরু এই সাংগঠনিক কর্মসূচিতে জেলা উপজেলায় দলীয় নেতাদের দ্বন্দ্ববিরোধ মেটানোর কথাও জানান ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেখুন আমাদের আওয়ামী লীগের মধ্যে আসলে ওইরকম ব্যাপক কন্দল নেই তো তারপরে যে দু এক জায়গায় যে সমস্যা আছে সেটা আমাদের সাংগঠনিক সফর শুরু হলেই আমরা বর্ধিসভার সভার মাধ্যমে দিয়ে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করেই আমরা সেগুলো তাৎক্ষণিক সমাধান করব সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন হানিফ আমাদের দেশে প্রকাশ্যে এক মঞ্চে সকল প্রার্থীকে উঠিয়ে হাজার হাজার বা লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপস্থিতিতে একে অপরের বিরুদ্ধে বক্তব্য রাখার সুযোগ এখানে খুব কম এখানে কর্মীদের মধ্যে উত্তেজনাটা স্বাভাবিক একটু বেশি রাজনৈতিকভাবে সংঘাত সংঘর্ষ ব্যাপক হয় যেটা পৃথিবীর মধ্যে বেশি কিন্তু দেখা যায় না মার্চের মধ্যেই বাকি এগারো জেলার সম্মেলন ও কেন্দ্রীয় নেতাদের তৃণমূল সফর শেষ হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামতুল্লাহ বিপ্লব ওয়ান নিউজ ঢাকা